নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামীকাল সোমবার রয়েছে সর্বার্থ সিদ্ধিযোগ আর এই সর্বার্থ সিদ্ধিযোগে চার রাশির ব্যক্তির হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সাত রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে কোন সেই চার রাশির ব্যক্তি যাদের হঠাৎ করে প্রাপ্তিযোগ রয়েছে আমি প্রথমে তা আপনাদের জানিয়ে রাখি তারপরে আমি আপনাদের জানাবো সেই সৌভাগ্যশালী সাত রাশির ব্যক্তির নাম যাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তবে মনে রাখবেন এটি কোনোরকমভাবে ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার রাশিচক্র এবং হস্তরেখা দুটোর মধ্যে কোনোটিই দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ আপনার জন্মছকে অথবা হস্তরেখায় রাহু দেবগুরু বৃহস্পতি ও শনি যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন আপনার হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে এবং আপনার মনের ইচ্ছাও পূরণ হবেই হবে তবে আসুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি এবং আপনাদের সেই সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে রাখি আগামীকাল সোমবার সর্বার্থ সিদ্ধিযোগে চার রাশির ব্যক্তির হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ আর এই অর্থ আসতে পারে জুয়া সাট্টা লটারি শেয়ার বাজার বা অন্য কোনো উপায়ে তবে অর্থ আসবে এটা নিশ্চিত এছাড়াও আপনার রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যারা মনে করছেন টিকিট কাটবেন তারা মনে রাখবেন রাহু সময়ে কোনো টিকিট ক্রয় করবেন না কারণ এটি হচ্ছে দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত আগামীকাল রাহু সময় শুরু হচ্ছে সকাল সাড়ে সাতটায় এবং তা থাকবে সকাল নটা পর্যন্ত এই সময় কোনো টিকিট ক্রয় করবেন না কোনো ইনভেস্ট করবেন না কাউকে অর্থ ধার দিবেন না শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনি চেষ্টা করুন যা কিছু করার হয় অভিজিৎ মুহূর্তে নাই অমৃত সময়ে এই দিন বেশ কিছু শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে প্রথম অমৃত যোগ শুরু হচ্ছে সকাল ছটায় এবং তা শেষ হচ্ছে সকাল সাতটা তেইশ মিনিটে অর্থাৎ খুব কম সময়ের জন্য থাকছে অমৃত মুহূর্ত এই সময়ে আশা করি কোনো টিকিট ক্রয় করা আপনাদের পক্ষে সম্ভব হবে না তাই আপনারা টিকিট ক্রয় করুন অভিজিৎ মুহূর্তে অথবা শুভ মুহূর্তে এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তেপ্পান্ন মিনিটে এবং তা থাকবে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যদিও সময় খুব কম তা সত্ত্বেও আমি বলব আপনি যদি মনে করেন টিকিট কাটবেন তবে শুভ মুহূর্তে কাটুন শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ যদি করতে চান শুভ মুহূর্তে করুন আপনি যখন ইনভেস্ট করবেনই ঠিক করেছেন তখন শুভ মুহূর্তে করুন তবে দেখবেন প্রাপ্তিযোগের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে এরপর আরেকটি শুভ সময় রয়েছে সেটি শুরু হচ্ছে উইকেন্ড চারটা থেকে এবং তা থাকবে দুই ঘন্টা অর্থাৎ সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টিও খুব শুভ সময় এই যে দুটো শুভ সময় আমি আপনাদের জানালাম এই সময়ের মধ্যে আপনি যদি আপনার রাশির শুভ সংখ্যা অনুযায়ী সঠিক পদ্ধতিতে টিকিট ক্রয় করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ আগামীকাল যে চার রাশির হাতে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তার মধ্যে প্রথম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের টিকিটের টার্গেট নম্বর পঞ্চান্ন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের লটারির টিকিটের যে শুভ নাম্বার পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একান্ন তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের লটারির টিকিটের যে শুভ সংখ্যা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একুশ চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের লটারির টিকিটের যে শুভ সংখ্যাটি পাওয়া যাচ্ছে তা হলো এগারো এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি যাদের হাতে আসতে চলেছে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন টিকিট কেটে শুধুমাত্র ছোটো পরিমাণ অঙ্কের অর্থ পেয়েছেন আপনি প্রয়োজনে রাহু কবচ ধারণ করতে পারেন তবে দেখবেন টিকিটে যে আপনি ছোট ছোট অর্থ পাচ্ছেন তার পরিমাণ বাড়তে পারে অর্থাৎ বড় পরিমাণ অর্থ প্রাপ্তির যোগ আসবে আর যদি প্রয়োজন বোধ করেন নিজের রাশিচক্র অথবা অস্তরেখা বিচার করিয়ে নিন এবং বিচার করিয়ে জেনে নিন রাহু ও শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার দশা অন্তর্দশা কী চলছে এবং আপনার ধনপতি ভাগ্যপতি ইনকামপতি ইত্যাদির অবস্থান কেমন রয়েছে এই সব কিছু জেনে আপনি যদি টিকিট ক্রয় করতে পারেন তবে দেখবেন অর্থপ্রাপ্তির রাস্তা আরও সহজ হয়ে যাবে এবার আমি সেই সাত রাশির ব্যক্তির নাম জানিয়ে রাখি যাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে প্রথম কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ দ্বিতীয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা দেখবেন এই দিন মনের যে দীর্ঘদিনের গোপন ইচ্ছা তা পূরণ হবে এবং কর্মক্ষেত্রে সফলতা পাবেন তৃতীয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে এবং সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট পরিমাণে সুখ পাবেন পরবর্তী ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এছাড়াও আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ পরবর্তী মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে আপনার ইনকাম বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পাবে কিন্তু সেই চাপকে সহ্য যদি করতে পারেন তবে দেখবেন আপনার ইনকামও বৃদ্ধি পাচ্ছে পরবর্তী মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন ধন্যবাদ